আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা দু সাল থেকে নিউট্রি প্রফিটস ডট কম ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং অনেকেই কিন্তু আমার জানাশোনার মধ্যে কাজ করছে এবং সেক্রেটলি তারা ইনকাম জেনারেট করছে এবং সম্প্রতি আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করে জানিয়েছেন যে এই ওয়েবসাইটের উপরে একটি রিভিউ দেওয়ার জন্য সুতরাং আমি ভালো করে স্টাডি করে দেখলাম আসলে এটি ভিডিও না দিলে হয়তো আমার অনেক সাবস্ক্রাইবার যারা পরিচিত রয়েছেন এবং আমার সাথে ইনভলভ রয়েছেন তারা হয়তো মিস করতে পারেন এই ওয়েবসাইটটি সম্পর্কে এবং এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে আপনাকে যে বিষয়গুলো প্রথমত জানতে হবে এই ওয়েবসাইটটির কিছু ফ্রিকোয়েন্টলি আস কোয়েশন অলরেডি দেওয়াই রয়েছে এখানে আশা করি সেগুলো যদি আপনি দেখেন তাহলে এখানে বুঝতে পারবেন এবং আরও কিছু বৈশিষ্ট্য স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব সত্যি এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনি এই ওয়েবসাইটটিতে কাজ করতে চাইবেন যারা নতুন রয়েছেন বা বিজ্ঞানের লেভেল রয়েছেন অথবা যারা দীর্ঘদিন ধরে এফিলিয়েট প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য এই ওয়েবসাইটটি আমি মনে করি অনেক বেশি হেল্পফুল হবে তার বৈশিষ্ট্যের কারণে সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে এ ধরনের অ্যামাজিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং আরও একটি স্পেশাল অনুরোধ থাকবে সেটি হচ্ছে আমার মেক মানি অনলাইন যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে এবং যারা ইংলিশ মোটামুটি বুঝেন এবং ইংলিশ রিলেটেড সব কন্টেন্টগুলো এখানে পাবলিশ করা হচ্ছে ডে বাই ডে সুতরাং আশা করি এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার যে বেলাইকনটি রয়েছে সেখানে অলে ক্লিক দিয়ে রাখবেন বেশি বেশি শেয়ার দিন এবং লাইক দিয়ে পাশে থাকুন সো ফিরছে একটু পরেই সাথেই থাকুন রাইট চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ইন্টারফেসে এটির নাম হচ্ছে নিউট্রি প্রফিটস ডট কম এটি একটি অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট পর্দায় দেখতে পাচ্ছেন the affiliate program from affiliates for affiliates এখানে যে বৈশিষ্ট্যগুলো সত্যি আপনাকে মুগ্ধ করবে প্রথমত হচ্ছে তাদের পেমেন্ট সিস্টেম পেমেন্ট সিস্টেমের মধ্যে তারা তিনটি পেমেন্ট মেথড রেখেছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যমে তাদের ট্রান্সফারগুলো সহজেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে করে নিতে পারবেন এবং পাশাপাশি ওয়ান হান্ড্রেড ডলার হলে উড্রো নিতে পারবেন এবং এখানে যে ফ্রিকুয়েন্টলি আস কোয়েশনগুলো রয়েছে ফ্রিকোয়েন্টলি আস কোয়েশনে যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনার সব অজানা তথ্য আপনি এখান থেকে জানতে পারবেন এবং আরও বেশি তথ্য জানতে চাইলে আপনি যদি গুগলে সার্চ দেন অথবা ইউটিউবে এই রিলেটেড আপনি ভিডিও চান অবশ্যই বিস্তারিত জানতে পারবেন সো আমি স্টাডি করে যতটুকু জেনেছি দু সাল থেকে এই ওয়েবসাইটটি যেহেতু যাত্রা শুরু করছে এবং পেমেন্ট নিয়ে আরও অদ্যাবধি কোনো ঝামেলা হয়নি এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে যে এটির কুকিজ কিন্তু লাইফ টাইম এবং অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন এবং আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে যে ক্লিক ব্যাংকের মধ্যে যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে এবং তাদের কমিশন এর মতোই কিন্তু এই ওয়েবসাইটে তাদের কমিশনটি সাজিয়েছে সুতরাং স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনি এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারবেন সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি যদি সাইন আপে ক্লিক করেন সাইন আপে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আপনি এখানে প্রোভাইড করবেন সো প্রয়োজনীয় ইনফরমেশনের মধ্যে রয়েছে user name email address password confirm password এবং এখানে যে সার্কেল দেখতে পাচ্ছেন যে দুটো সার্কেল রয়েছে সেখানে যদি আপনি ক্লিক করেন এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি আপনার ইমেলের মধ্যে একটি মেল পেয়ে যাবেন সেই মেলটি হচ্ছে এটি অর্থাৎ এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এবং এখানে পরিষ্কার করে লেখা রয়েছে যে to verify your account click the following URL within forty eight hours আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এই লিঙ্কটি ভ্যালিডিটি থাকবে এবং এখানে ক্লিক করার পরে আপনি সরাসরি তাদের যে লগ ইন পেজ রয়েছে সেই লগ ইন পেজে চলে যাবেন আমার আগে লগ ইন করা আছে সুতরাং আমার এইভাবে দেখাচ্ছে সো লগ ইন পেজটা আমি দেখাচ্ছি যে এখানে আপনাকে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইউজার নেম আপনি ইউজ করেছেন অ্যাকাউন্ট ওপেন করার সময় এবং পাসওয়ার্ড দিতে হবে দেন লগ ইনে ক্লিক করার পরে সরাসরি আপনি এই ইন্টারফেসটি খুঁজে পাবেন এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অলরেডি আমি এখানে অফারে যখন ক্লিক করেছি এখানে অনেকগুলো প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি সো প্রথমে আপনি সাইন আপ করার পর যে কাজটি করবেন ফ্রিকোয়েন্টলি অ্যাক্স কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো একের পর এক সবগুলো ক্লিয়ার হয়ে নেবেন তার মানে আপনি যে কোনো ওয়েবসাইট অথবা অ্যাপসে কাজ করতে হলে আপনাকে সেই ওয়েবসাইট বা অ্যাপ সম্পর্কে অ্যা টু জেড আপনাকে নখদর্শন রাখতে হবে সুতরাং আপনি যদি সেই বিষয়গুলো জানেন আপনার কাজ করা অনেক বেশি ইজিয়েস্ট হয় সো এখানে যে বিষয়টি লেখা রয়েছে সেটি হচ্ছে to get started and obtain fully working count you with need to fill in your profile অর্থাৎ সাইন আপ করার পরে আমাকে বা আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার প্রোফাইলটা ভালো করে সাজাতে হবে যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো আপনাকে প্রোভাইড করতে হবে সুতরাং আপনি সেই প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন সো এখানে ফার্স্ট নেম সরি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং কোম্পানি নেম থাকলে দিবেন এরপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন যেটি দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছেন সেটি অবশ্যই আপনি এখানে দিবেন সিলেক্ট দিয়েছি এরপর আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন এখানে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ করার অপরচুনিটি রয়েছে সুতরাং আপনি এখান থেকে যেটি পছন্দ করেন সেটি অবশ্যই আপনি এখান থেকে সিলেকশন করে দেবেন তবে ইংলিশ দেওয়াটা বেটার এরপরে কারেন্সির মধ্যে রয়েছে P L N USD euro GBP H R K আপনি অবশ্যই ইউএসডি দিয়ে রাখতে পারেন যেটি অবশ্যই আপনার জন্য সহজ সহজ হবে এরপর আপনি একটি পাসওয়ার্ড দিবেন এরপর আপনি কনফার্ম পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে অবশ্যই আপনি এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখানে অ্যাড হয়ে যাবে সুতরাং এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জেস হ্যাভ বিন সেভ এরপরে যেটি সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করতে চান তাও করতে পারেন এটি না করলে কোনো প্রবলেম নেই অথবা পরে সেটি করে নিতে পারেন এরপর যেটি সেটি হচ্ছে পে আউট সেটিংস পেআউট সেটিংসে আসার পরে আপনি অবশ্যই এখানে দেখতে পাবেন যে পেমেন্ট মেথড তারা তিনটি রেখেছে প্রথমত হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার এরপর ই পেমেন্টস এরপর ফর এক্সাম এরপর আপনি এখান থেকে যেটি সিলেক্ট করবেন সেটা হচ্ছে bank transfer bank transfer select করার পরে আপনি পেমেন্ট পে আউট মেথড দিবেন ব্যাঙ্ক ট্রান্সফার এরপর বেনিফিশিয়ারি নেম যেটি অবশ্যই আপনার অ্যাকাউন্ট নেই অর্থাৎ যে নামে আপনি অ্যাকাউন্ট খুলেছেন ব্যাংকের মধ্যে সেটি এরপর বেনিফিশিয়ারি অ্যাড্রেস আপনার অ্যাড্রেস দেবেন যেটি আপনার ব্যাংকের মধ্যে যে ডিটেলসগুলো রয়েছে বা ইনফরমেশান সেগুলো আপনি এখানে প্রোভাইড করবেন এরপর পোস্টাল কোড দিবেন বেনিফিশিয়ারি পোস্টাল কোড এরপর সিটি দিবেন এরপর কান্ট্রি দিবেন কান্ট্রি দেওয়ার এখানে অপরচুনিটি রয়েছে যেহেতু আপনি যেইখান থেকে আপনি অ্যাকাউন্টটি করেছেন সেই দেশটি আপনি এখানে সিলেক্ট করবেন এরপরে যেটি রয়েছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার এরপর ব্যাংক সুইট কোড অবশ্যই আপনি ব্যাংক থেকে সেটি নিতে পারবেন এরপর ব্যাংক নেম এরপর ব্যাংক ব্যাংক কান্ট্রি এরপর পে আউট লিমিট হচ্ছে মিনিমাম হান্ড্রেড ডলার হলে আপনি এখানে পেমেন্ট নিতে পারেন সো এখানে সব ইনফরমেশন দেওয়ার পর আপনি এখানে সেভ দিয়া দিলে আপনার সব ইনফরমেশন এখানে আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে দ্যাটস ইট এতটুকু করার পর যে কাজটি করবেন এবার এখানে কীভাবে কাজ করবেন সেটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত এই কাজগুলো করার পরে আপনি এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনি এখানে যে অফার দেখতে পাচ্ছেন সেই অফারে ক্লিক করবেন অফারে ক্লিক করার পরে এখানে অনেকগুলো প্রোডাক্ট বা ট্রেন্ডি প্রোডাক্ট রয়েছে যে ট্রেন্ডি প্রোডাক্টগুলো অবশ্যই মার্কেটে হিউজ পরিমাণ সেলের পসিবিলিটি রয়েছে এবং সেগুলো নিয়ে আপনি কাজ করলে বা প্রমোট করলে এখান থেকে সেল পাওয়ার সম্ভাবনা রয়েছে আর মজার ব্যাপার হচ্ছে যে এখানে যদি আপনি স্পেসিফিক কোনো প্রোডাক্ট নিয়ে চার্জ দেন অথবা এখানে ক্যাটাগরি সিলেক্ট করেন অবশ্যই এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনি প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিতে পারবেন এবং কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন দেন এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার এখানে আপনার সিলেকশন অনুসারে প্রোডাক্টগুলো শো করবে সো এখানে যে ট্রেন্ডি প্রোডাক্টগুলো ফার্স্ট ফেজে শো করছে এখানে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন তবে আপনাকে মনে রাখতে হবে যে ট্রেন্ডি প্রোডাক্টগুলো বর্তমানে চলছে এবং বিভিন্ন কান্ট্রিতে বিশেষ করে যে কান্ট্রিগুলোতে বেশিরভাগ কান্ট্রিগুলোতে প্রমোট করতে পারবেন সেই কান্ট্রিগুলো আপনি সিলেকশন করে নেবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রোডাক্ট সো আমি একটু স্ক্রলিং করে চলে আসলে এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাবে এবং যে প্রোডাক্টটির সেল বেশি বা পার্সেন্টেজ বেশি বা এখানে প্রোডাক্টের প্রাইস বেশি সেটি অবশ্যই আপনি সিলেক্ট করেন ধরুন আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সো এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এটি ডিটেলস কিন্তু জেনে যাবেন যে এই যে আফ্রিকান ম্যাঙ্গো এটি একটি ওয়েট লসের প্রোডাক্ট এবং এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত কিন্তু দেওয়াই রয়েছে এবং কমিশন ফোরটি পার্সেন্ট এবং average commission forty seven point three zero percent এবং কনভার্সন রেট হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো এবং কুকিজ লাইফ টাইমে প্রত্যেকটি প্রোডাক্টের জন্য তারা তাদের লাইফ টাইম কুকিজ রয়েছে এবং এফিলিয়েট লিঙ্ক দেখতে পাচ্ছেন এবং প্রোডাক্ট এর লিঙ্কটাও কিন্তু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এ টু জেড সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে এবং পোস্ট ব্যাক্সে যখন আপনি আসবেন তখন এখানে ইমেজ চাইলে ইমেজ এখান থেকে নিতে পারবেন এখানে ডাউনলোড করার অপশন তারা রেখেছে এরপর আপনি মেলিং করতে চাইলে কোনো প্রোডাক্ট বা এই স্পেসিফিক প্রোডাক্টটি আপনি কোনো ক্লায়েন্টকে যদি সরাসরি মেলই করতে চান তাহলে অবশ্যই তার ডিটেলস এখান থেকে ডাউনলোড করে তাকে প্রোভাইড করতে পারেন এরপর ব্যানার যদি আপনি আপনার ওয়েবসাইট অথবা আপনার যদি কোনো একটি ফ্রি ব্লগ সাইট থাকে সেখানে যদি আপনি ব্যানার অ্যাড করতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনি ডাউনলোড করে সেটি অ্যাড করে নিতে পারবেন এই হচ্ছে মোটামুটি যে কোনো একটি প্রোডাক্টের বিস্তারিত এবার চলে আসি যে আমি ধরুন আমি এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে চাচ্ছি তার মানে আফ্রিকান ম্যাঙ্গো এটি একটি ওয়েট লসের প্রোডাক্ট আপনারা জানেন অবশ্যই হেলথ প্রোডাক্ট অবশ্যই খুব বেশি চলে বিভিন্ন কান্ট্রির মধ্যে সুতরাং আপনি এই লিঙ্কটি কপি করবেন কপি করার পরে আমি অন্য একটি ট্যাবে চলে যাচ্ছি ট্যাবে যাওয়ার পরে এই প্রোডাক্টটিতে যখন আমি আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলস কিন্তু এখানে শো করছে এবং আপনি চাইলে এই প্রোডাক্টের যে এখানে ইমেজটি দেওয়া রয়েছে বা পিকচারটি দেওয়া রয়েছে সেটি অবশ্যই সুন্দর করে কেটে নিয়ে আপনি যে যদি কোনো ব্যানার অ্যাড করতে চান বা ব্যানার তৈরি করতে চান এই প্রোডাক্টটি নিয়ে তাহলে অবশ্যই সুন্দর করে ফটোশপে অথবা ক্যানভা ডট কমের মধ্যে আপনি এই প্রোডাক্টটি নিয়ে একটি ইমেজ তৈরি করে ফেলতে পারবেন এবং ইমেজ তৈরি করলে সুবিধা হবে কি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক টুইটার প্রিন্টারেস্ট ইনস্টাগ্রাম এর মতো বড় বড় বা ভাগা ভাগা যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে যেখানে অনেকগুলো ইউ ইউকে বা ইউএসএ এর সিটিজেনের সমাগম রয়েছে সেখানে যদি আপনি এটি মার্কেটিং করেন তাহলে আমি আশা করি অন্তত মাসে মিনিমাম আট থেকে দশটা প্রোডাক্ট এজ ইট ইজ আপনি সেল করে ফেলতে পারবেন যদি আপনি দশটা প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস যদি ফোরটি সেভেন ডলার হয় তাহলে অবশ্যই আপনি চারশত সত্তর ডলার ইজিলি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারছেন শুধুমাত্র এই ওয়েট লসের লসের প্রোডাক্টটি সো এই হচ্ছে মোটামুটি যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন এবং অ্যাজ ইউ রুইস এবং এখানে সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে এবং সাব পেজ আপনি চাইলে এখান থেকে সাব পেজও নিতে পারবেন এবং কান্ট্রি সিলেক্ট করে প্রোডাক্টগুলো প্রমোট করতে পারবেন সো এই হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটটি সম্পর্কে রিভিউ অনুরোধের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে আশা করি ভিডিওটি যদি একবার না বোঝেন তাহলে বারবার দেখুন এবং আপনাকে আমি অনুরোধ জানাবো আপনাদের যদি কোনো স্পেশাল অনুরোধের ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই নিউট্রি প্রফিটস ডট কম এর উপর যদি নেক্সট রিভিউ চান অবশ্যই আমি আপনাদেরকে কিভাবে মার্কেটিং করতে হবে সেটি অবশ্যই দেখিয়ে দিব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি ভালো করে দেখবেন দেখার পরে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং যদি আপনার পূর্বের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বা আপনার ভাগ্যের চাকা ওপেন করে দিতে পারে সুতরাং সিদ্ধান্ত আপনার সব কিছু আপনার সুতরাং আপনি বুঝে শুনে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন তারপর প্রসিড হবেন এ হচ্ছে মোটামুটি আজকের ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন এ ধরনের অ্যামেজিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন যাতে স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য আমি স্পেশালি অনুরোধের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি এখানে ভিডিও দিয়ে দিয়েছি আশা করি এগুলো দেখে আপনি ক্যাপসা অথবা আপনি মাইক্রো ওয়ার্কিং জব সাইটগুলোতে কাজ করতে পারবেন সো ভিডিওটি এখনও যদি পুরোপুরি না বুঝেন তাহলে বারবার দেখুন লাইক দিন কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার দিন যাতে সবাই উপকৃত হতে পারে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিপ এবং মেক মানি অনলাইনের সাথে জুড়ে থাকবেন I'll catch you guys in my next video till then take care